মহিলারা চান্স পাইলে কিন্তু কাঁথা সেলাই করে করে কি করে না এখন আর করে না আগের মা বোনেরা করত এখন চান্স পাইলে ইস্টা জলসা জি বাংলা কথা ঠিক না বেটি আগের মা বোনেরা চান্স পাইলে কাঁথা সেলাই করতে সময় পাইলে কিন্তু এখনকার মা বোনেরা আপডেট এখন ওনারা চান্স পাইলে একই নাটক ছত্রিশ বার দেখে রাত্রি যদি বাই চান্স পাখি নাটক ফেল করে সকালবেলায় কাজা আদায় করে কতক্ষণ হাসান আমিসা সত্য না হায় হায় এই তো ফেসবুকে দেখলাম সেই দিন রাত্রে পাখি নাটক দেখছে সকালে আবার সেই বাসি নাটক মা দেখতেছে ছোট্ট সন্তানটা বাড়ির পেছনে খেলা করতে করতে পুকুরে ডুবে মারা গেছে মরে ভেসে আছে মা পাখি নাটক দেখছে ফেসবুকে দিছি তাহলে এই পাখি জলসা জি বাংলা করে গোটা বাংলাদেশের সংসারে অশান্তি আছে না নাই জোরে করা আছে না নাই গোটা বাংলাদেশের পরিবারে অশান্তির ঝড় এই জলসাজি বাংলা করে করে হায় হায় হায় ওকে স্বামী সংসার লাগে না জলসাজি বাংলা দিলে খুশি কথা ঠিক না বেটিক এই জন্য আমি একটু জলসা নিয়ে গান গাই গাবো কি ভাই স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা বোঝে না তো সে বোঝে না ভালো মন্দ কিছু খোঁজে না স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয় আমার কন ঠিক আছে না নাই আরো আছে দেখো জলনুপুর ঝগড়া ঝাঁটি যে তাই সকাল দুপুর আরো আছে দেখো জল নুপুর ঝগড়া ঝাঁটি যে তাই সকাল দুপুর এখন শুরু হয়েছে আবার কিরণমালা এ যেন নতুন এক ঝামেলা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো হয়ে আমার কতক্ষণ ঠিক আছে না নয় রাগ অনুরাগ আছে আছে রাশি শিখতে চাইলে ভালোবাসাবাসি ঠিক আছে না নাই রাগ অনুরাগ আছে আছে রাশি শিখতে চাইলে ভালোবাসাবাসি মন নিয়ে এখন সব কাছাকাছি সাইরা দে মায়ামি কান্দা বাঁচি স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করলো আমার কতক্ষণ ঠিক আছে না নয় গোটা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারে কোন শান্তির ঝড় সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা দিলেও না দিলেও নয় কারণ মহিলাদের সম্পর্কে একটু ওয়াজ করার দরকার কারণ ওরাই এখন দেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার আর আমাদের পুরুষদের জ্বালাই পোড়াই করতেছে সারখার এজন্য ওদের সম্পর্কে কিছু হেদায়তিমূলক বক্তব্য দেওয়া দরকার কতক্ষণ ঠিক আছে না নাই মায়েরা মানুষ তার জলসা জি বাংলা দেখে যশোর জেলার জিকর কাছে উপজেলায় রাত নয়টার সময় স্বামী ইজি বাইক চালায়া বাড়িতে এসে স্ত্রীর কয় স্ত্রী আমি বড্ড ক্লান্ত দুইটা ভাত দাও স্ত্রী কয় দাঁড়াও পাখি নাটকটা শেষ হোক স্বামী কয় বড্ড ক্লান্ত দুটো ভাত দাও দাঁড়াও পাখি নাটক শেষ হোক স্বামীর হয়েছে মেজাজ গরম একটা লাঠি নিয়ে গুড়ুম করে স্ত্রীর মাথায় মারছে বাড়ি স্ত্রী বলছে পাখি নাটক বাদ দিয়া ভাত দেবো দাঁড়াও ও লাঠিটা কেড়ে নিয়ে মারছে আর এক বাড়ি তার মানে স্ত্রী স্বামীর বাড়ি স্বামী স্ত্রীর বাড়ি পরের দিন দুইজন হসপিটালে এই জলসা জলসা করে তার মানে ওদের স্বামী সংসার সন্তানাদি ধর্মকর্ম দরকার নাই জলসাজি বাংলা দিলে ওরা বিরাট খুশি সালামও ফিরাইতে পারে কিনা আল্লাহ জানে ঈশান নামাজে সালাম ফিরাই দৌড় মারে কারণ কিরণমালা শুরু হয়ে যায় আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমের আয়াত সুরাই লোকমান ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আল্লাহ সূরা মধ্যে যা বলেন যারা অশ্লীল গান বাজনা কবিতা নাটক ছড়া কাল্পনিক কাহিনী কথাবার্তা বানোয়াট অশ্লীল গান বাজনা কথাবার্তা দিয়া এগুলো যারা তৈরি করে মানুষদেরকে ডেভাব করে ওই দিকে ঢুকাবে আর এই অশ্লীল গান সিনেমা নাটক কবিতা ছড়া ছবি দেখবে শুনবে গাইবে যারা শুনবে যারা এদের জন্য আমার আল্লাহ কঠিন আজাদের ব্যবস্থা করে রেখেছে এটা গেল আয়াত এবার আসেন নবীজি বলেন যার সাথে যার তার সাথে তার আপনার মহাব্বত যদি হয় জলসা জি বাংলার সাথে যতই নামাজ রোজা করেন ওই জলসা জি বাংলার নায়ক নায়িকাদের কাতারে আপনার হাসন নাসর হবে যার সাথে যার মহাব্বত কথা কন ঠিক আছে না না কাজে মা বোনেরা ফিরে আসেন কথা কন ঠিক আছে না হায় হায় ধর্মকর্ম ওদের দরকার নেই নামাজ যা ছাড়তে পারে ওরা স্বামী সংসার ছাড়তে পারে ওরা ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না পাখি সিরিয়াল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল কাজের মেয়ে মর্জি না খাই হিন্দি ছবির পাগল সেও পাশের বাড়ির মদন রে কই তুমি প্যার করতি হু কয় কিনা বলেন কাজের মেয়েরাও এখন হিন্দি কয় ভাইরা আমার কথায় কথা বেড়ে যায় তাহলে লক্ষ্য করেন ও মুসলমান ফিরে আসেন তৌবা করেন মা বোনেরা অপসংস্কৃতি থেকে নিজেদেরকে হেফাজত করেন আজকে অনেক মাহফিলে গেলে আমাদের কাছে পানির বোতল পাড়ায় হুজুরে একটু পানি পড়ে দেন আমরা বলি কেন কয় আমার ছোট্ট বাইশ বছরের মেয়েটা নামাজ পড়ে না আমার আঠারো বছরের ছোট্ট বালকটা নামাজ পড়ে না একটু পানি পড়ে দেন আরে মিয়া তুমি ওই সন্তান গর্বে থাকাকালীন তুমি তুমি ইস্তার জলসা জি বাংলা ছাড়া দেখো নাই আগের মা বোনেরা গর্ভবতী হলে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত তাজবি তালিম করত যার কারণে মানুষ একটু ভালো হতো কিন্তু এখন আর এখন প্রেগনেন্ট যারা গর্ভবতী যারা হয় উনি এখন অসুস্থ ওনার কলস ধরা যাবে না শিল নোড়া ধরা যাবে না উনি চব্বিশ ঘন্টা জলসাজ দি বাংলা দেখে কাজে জলসাজ দি বাংলা যারা দেখবে আর ওদের গর্ভ থেকে যেই সব সন্তান বর্তমানে দুনিয়ায় আসবে এদের জন্য পানি পড়া কেন হুজুর গুলে খাওয়াইলেও ওরা দিনদার হবে না